দু সালে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি কর্তৃক ছয় মাসের জন্য নিষিদ্ধ হয়ে দেশের অলরাউন্ডার সাকিব আল হাসান তখন এক প্রকার ঘরে বসা সে সময় একদিন বিসিবি মিরপুর শেরবাংলা স্টেডিয়াম সংলগ্ন অফিসে এসে কাজ সেরে আর বাসা না ফিরে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ দেখছিলেন তিনি আশপাশে ঘুরঘুর করতে থাকা এক দেশ সেরা সাংবাদিককে ডেকে বললেন এই ছেলেটার ব্যাটিং দেখেন ভাই সাক্ষাৎকার প্রত্যাশী সাংবাদিক সাক্ষাৎকার নিতে চাইলে সাকিব বললেন আমি ওর ব্যাটিং শেষ হওয়া পর্যন্ত স্টেডিয়ামে আছি ওর ব্যাটিং দেখা চোখের জন্য ট্রিট নিষিদ্ধ সাকিব মিডিয়ার সামনে বোবা হয়েছিলেন অনেকদিন অথচ সেদিন তখনও জাতীয় দলে অনভিষিক্ত লিটন দাসের ব্যাটিং দেখতে দেখতে ফুরফুরে মেজাজে অনেক কথাই বললেন আর বলে রাখতে ভুললেন না লিটন দাসী হতে যাচ্ছে বাংলার ক্রিকেটের next big thing Mohammad Ashraful থেকে মুস্তাফিজুর রহমান লাল সবুজের জার্সি গায়ে বাংলাদেশ ক্রিকেটে ধূমকেতুর মতো অভিষেক হয়েছে অনেকেরই তবে অভিষেকের মতো রঙিন হয়নি ক্যারিয়ারের বাকিটা সময় ঠিক এই ধারার বিপরীতে লিটন কুমার দাস লিটন দাসের অভিষেক হয় খুবই সাদামাটা ভাবেই তবে জহুরি চিনতে ভুল করেননি সাকিব আল হাসান শুরুর সময়ে ডানহাতে এই উইকেট কিপার ব্যাটসম্যানের অবস্থান ছিল নরপরে করে একটা সময় চালু হয়েছিল লিটন ডিসকাউন্ট অর্থাৎ লিটনের ব্যাটে যত রান পণ্যের উপর তত শতাংশ ছাড় শুরুর সময়কার অজস্র ট্রল আর সমালোচনার প্রাচীর ডিঙিয়ে লিটন দাস আজকের দিনে বাংলাদেশের টপ অর্ডারের অন্যতম ভরসার নাম সমালোচিত থেকে হয়েছেন প্রশংসিত লিটনের উত্থান হয় মূলত দু সালে এশিয়া কাপ ফাইনালে বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার ম্যাচ দিয়ে সাকিব আল হাসানবিহীন বাংলাদেশ ওই ক্লোজ ম্যাচ হারে শেষ ওভারে তবে ভারতীয় বোলিং লাইন আপ এলোমেলো করে একশো বলে একশো রান তুলে নেন লিটন দল হারের দিনেও তিনি হয়েছিলেন ম্যাচ সেরা ওটাই লিটনের উত্থান অবস্থান এরপর থেকে বিকাশ বিকাশ হতে হতে হয়েছেন আস্থার কেন্দ্র লিটনের ডাক নাম লিটু জন্মেছেন রংপুর বিভাগের অন্তর্গত দিনাজপুর জেলায় তার বাবা একজন দোকানি সেই কৈশোরকাল থেকেই ক্রিকেটের প্রতি অনুরাগী লিটন দাস স্কুল ছুটি হওয়ার পরও বাড়ি ফিরত না লিটন বন্ধুদের সঙ্গে মাঠে ক্রিকেট খেলত এরপর তাকে মাঠ থেকে নিয়ে আসতো তার বাবা অনেক সময় খাবার না খেয়ে ব্যাট নিয়ে মাঠে চলে যেত কোনো কিছুর জন্য খেলা ছাড়তো না দিনাজপুরের কোচ আবু সামাদ মিঠুর কাছে লিটন দাসের হাতে খড়ি এরপর সেখান থেকে তিনি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে তথা বিকেএসপিতে সুযোগ পায় বিকেএসপির কোচদের পরিচর্যায় লিটন দাস আরও শানিত হন বর্তমানে ব্যাটসম্যান লিটনের পরিচয় আড়াল হয়ে যায় উইকেট কিপার লিটন বর্তমানে অবিশ্বাস্য রকমের ধারাবাহিক লিটন দু সালে ঢাকা বিভাগের বিপক্ষে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষিক্ত হন এরপর দু হাজার চোদ্দ পনেরো মৌসুমে প্রথম শ্রেণীর ক্রিকেটে পনেরো ইনিংসে এগারোশো ছত্রিশ রান সংগ্রহ করেন তিনি দু সালে বাংলাদেশের সাতাত্তরতম টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেক ঘটে তার একই বছরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে ছিচল্লিশতম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে অভিষেক ঘটে লিটন দাসের খেলোয়াড়ি জীবনে দু থেকে দু সাল সকাল পর্যন্ত বিভীষিকাময় সময় পার করেছেন লিটন দাস নিন্দুক সমালোচক মিডিয়া ইস্যু সবকিছুর জবাব দিয়েছেন বাইশ গজে ব্যাট হাতে টেস্ট ক্রিকেটে করেছেন তিনটি শতক এবং চোদ্দটি অর্ধশতক প্রতিটি শতকের পরে যতবার ব্যাট উঁচিয়েছেন নিন্দুকেদের মাথা হেট হয়েছে ততবার একদিনের ক্রিকেটেও লিটনের ব্যাট কথা বলছে পাঁচটি শতকের পাশাপাশি তুলে নিয়েছেন সাতটি অর্ধশতক লিটনের মূল শক্তি স্মুথ টাইমিং মাসল পাওয়ার ব্যবহার না করেও ভালো স্ট্রাইক রেটে ব্যাট করে ইনিংস লম্বা করতে পারেন টি টোয়েন্টি ওডিআই আর টেস্টে তার গড় যথাক্রমে বিশ তেত্রিশ এবং পঁয়ত্রিশ ঝুলিতে ভরেছেন ঈর্ষণীয় কিছু রেকর্ড দু সালে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ একশো রানের ইনিংস খেলেন লিটন জিম্বাবুয়ের বিপক্ষে ওই ইনিংসটি ষোলোটি চার এবং আটটি দৃষ্টিনন্দন ছক্কায় সাজান লিটন চলতি বছরের টেস্ট র্যাঙ্কিংয়ে সাতশো চব্বিশ রেটিং পয়েন্ট অর্জন করেন লিটন যা কোনো বাংলাদেশিদের ভেতর সর্বোচ্চ একবার হুক শটে লিটনের ছক্কা দেখে কিংবদন্তি ধারাভাষ্যকার ইয়ান বিশপ সেটাকে মোনালিসা আখ্যা দেন এভাবেই বাইশ গজে মোনালিসা আকুক ব্যক্তি জীবনে দেবশ্রী বিশ্বাস সঞ্চিতার দায়িত্ববান স্বামী লিটন কুমার দাস